রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে তো আপনারা কিভাবে ফাইবারে Google search ads campaign YouTube ads campaign আর ইউটিউব ডিসকভারি অ্যাডস ক্যাম্পেইনের গিগ সাবমিট করবেন তার উপরে আমি আজকে আপনাদের বিস্তারিত আলোচনা করব ঠিক আছে আপনারা কি বুঝতে পারছেন আমার বিষয়টা জি স্যার বুঝতে পারছি okay thank you screen share হয়েছে আচ্ছা হ্যাঁ স্যার হচ্ছে আচ্ছা ওকে আসেন আমরা ফাইবারে যাই একটু কিভাবে আমরা প্রথমে সার্চ করব ফাইবার ওপেন করলাম দেখেন আপনারা গুগলের গিগ দেওয়ার আগে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে ভালো করে জানবেন গুগল সার্চ ads সরি কোথায় গেল google গুগল সার্চ এর ক্যাম্পেইন সব দিয়ে আমরা সার্চ দিলাম ওকে এখন গুগল সার্চ এর ক্যাম্পেইন দিয়ে সার্চ দিলে দূরও হারাম আমি ভুল করেছি আচ্ছা এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো গুগল সার্চের ক্যাম্পেইনের গিক করতে হলে বা ইউটিউব এডস ক্যাম্পেইনের অর্থাৎ এডস ক্যাম্পেইনের গিক করতে হলে আপনারা প্রথমে কিওয়ার্ড রিসার্চ করবেন খুব ভালো হইরা অবশ্যই আপনাদের কিওয়ার্ড রিসার্চের ক্লাস করানো হয়েছে কিওয়ার্ড রিসার্চের ক্লাস থেকে আপনারা কিওয়ার্ড রিসার্চ নেবেন কিওয়ার্ড রিসার্চ করবেন কি জন্য কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন ওই জন্য আপনারা চেষ্টা করবেন গিগের ডেসক্রিপশনের মধ্যে বেশি হয়ে কিওয়ার্ড দেয়া আপনি যত বেশি ডেসক্রিপশনে কিওয়ার্ড দিবেন তত বেশি আপনি কি করতে পারবেন আচ্ছা তত বেশি আপনি সাকসেস পাইবেন দেখেন এখানে গুগল সার্চার্স ক্যাম্পেইনের উপরে গিগ আছে দশ হাজার নয়শো আটানব্বইটা দ্যাটসমিন মনে করেন এগারো হাজারটাই আজকে রাত্রের ভিতরে একা দুইটা কমপ্লিট হয়ে যাব প্রতিনিয়ত মানুষ গিগ দিচ্ছে এখানে হিউজ পরিমাণ কাজ এবং এই গুগল সার্চেস ক্যাম্পেইনের কাজগুলো আপনার ছুটন না এই যে ভদ্রলোক একজন দেখতে পাচ্ছেন নি ফার্স্ট পেজে দেখছেন নি বাদন ভাই ও বাদন ভাই জি স্যার দেখছি ওনারে চিনা যায়নি জি স্যার দেখতেছি আচ্ছা জি স্যার গুগল সার্চার্স ক্যাম্পেইনের কাজগুলো কিন্তু বড় বড় আপনি ইউটিউবের কাজ করবেন ফার্স্ট ডলার দিয়ে কাজ করবেন আপনি ফেসবুকের কাজ করবেন ফার্স্ট ডলার দিয়ে কাজ করবেন কিন্তু এখানে আপনি বড় বড় কাজ করতে পারবেন এই যে ভদ্রলোক দেখেন উনি কোনো কাজ করে ওনার কোনো রিভিউ নেই তারপরে হচ্ছে উনি রাইজিং ট্যালেন্ট হয়ে গেছে হ্যাঁ বসর ভাই কী বলছেন স্যার নিচের একটা গিক দেখলাম অনেক সুন্দর স্যার আচ্ছা আসেন কোনটা আমারে বইলেন একটু নিচে স্যার এই যে উপরে উপরে স্যার উপরে এইটা এইটা উপরে না স্যার এর উপরে স্যার এর উপরে উপরে আরেকটু উপরে আরেকটু উপরে জি স্যার আরেকটু উপরে এই যে স্যার এই যে মেটার মেটা এই যে স্যার ভালো লাগতো স্যার এই যে মেটার ছবি স্যার এইটা মেয়েটার ছবি ছিল স্যার উপরে গোল গোল ছিল গোল আচ্ছা, মধ্যে একটা ছবি এটা এটা জি স্যার এটা এটা এটা এটা নেচো 99 এটা কি মানে আপনার কাছে খুব ভালো লাগছে একটু ভালো লাগছে ভালো লাগছে কি জন্য এটা তো সাইবারের রিকমেন্ডেশনের বাইরে গিক উনি কাজ একটাও I will create Google search এর campaign. ওকে উনি ওনাকে কি জন্য ভালো লাগলো আমি কি কি দিকে ভালো লাগছে ওনারে আপনার মানে ব্যানারটা স্যার ব্যানারটা ডিজাইনটা একটু ভালো না না ওনার ছবি দিকে ভালো লাগছে ভাবি যদি শুনে তাইলে খবর আছে আচ্ছা আচ্ছা ছবি না স্যার ডিজাইনটা স্যার আচ্ছা ডিজাইন হ্যাঁ লক্ষ্য করেন এই ডিজাইন উনি কি কি দিছে আচ্ছা যেহেতু বলছেন ওনার গিক থেকে আমরা রিসার্চ করি দেখেন কিওয়ার্ড রিসার্চ আমাদের গুগল সার্চেস ক্যাম্পেইন করতে হলে কি করা লাগে কিওয়ার্ড রিসার্চ করা লাগে আচ্ছা ক্যাম্পেইন স্ট্রাকচার করুন লাগে বিডস অ্যান্ড বাজেট অ্যাডজাস্টমেন্ট আমি কি bids and budget start adjustment দেখাইছিলাম মনে আছে landing page review landing page review আমি দেখাই নাই অবশ্য আচ্ছা মানে কিতা নেগেটিভ কিওয়ার্ড নেগেটিভ কিওয়ার্ড দেখাইছিলাম মনে আছে এই যে কিওয়ার্ড রিসার্চে দেখাইছিলাম নেগেটিভ লোকেশন টার্গেট এগুলো তো আর দেখাইছি তারপরে হচ্ছে ad set ups ads copy এগুলো তো দেখাইছি আপনি গ্রুপ কিভাবে যুক্ত করবেন এক্সটেনশনগুলো যুক্ত করবেন এগুলোও আপনারা দিবেন এই যে দেখেন এখানে প্রত্যেকটাই একটা কিওয়ার্ড কথাটা বুঝতে পারছেন এখানে প্রত্যেকটাই একটা কিওয়ার্ড এইটাও একটা কিওয়ার্ড এইটা একটা কিওয়ার্ড এটা একটা কিওয়ার্ড প্রত্যেকটা একটা কিওয়ার্ড কিন্তু উনি কিওয়ার্ডগুলো কোথায় ইউজ করছে ব্যানারে ইউজ করছে উনি কিওয়ার্ডগুলো ব্যানারে ইউজ করছে ব্যানারে ইউজ করার কারণে উনি কিন্তু কিওয়ার্ডের জন্য যে একটা রেজাল্ট পাওয়া সেই রেজাল্টটা এখান থেকে পাবে না কথাটা বুঝতে পারছেন হ্যাঁ যদি উনি এই ইমেজটা দেওয়ার সময় যদি এসিও করিয়া দেয় তাহলে সেই ইমেজ থেকে এই কিওয়ার্ডগুলো যদি এসিও করে তাহলে কি করতে হবে আপনার এগুলাতে আপনার কাজে আসবে তার ইমেজটা র্যাঙ্কে আসবে আচ্ছা আমরা জানি একটা গিগ রিচার্জে দেখেন তার কোনো রিভিউ নাই কিন্তু সে তারপরেও কি আসছে ফার্স্ট পেজে চলে আসছে এখন তার গিগটা ফার্স্ট পেজে কেন চলে আসলো দশ হাজার নয়শো আটানব্বই জন মানুষ প্রায় এগারো হাজার মানুষের মধ্য থেকে তার রিভিউ ছাড়া সে ফার্স্ট পেজেই চলে আসছে হাউ ইজ পসিবল সে এটা কী করে সম্ভব হইলো সে দশ হাজার নয়শো আটানব্বই জন মানুষের মধ্যে ফার্স্ট পেজে আওয়া তাহলে আমরা তার গিকটা দেখি সে কিভাবে আসলো দেখেন এখানে কি করছে সে I will complete welcome you আচ্ছা তাই এগুলো হচ্ছে কিছু না দেখেন সে এই যে দেখেন আপনারা ভালো করে বিষয়গুলো দেখলে বুঝতে পারবেন আমি মার্ক করে যদি দেখাই তাহলে খুবই একটা গুড অপশন আপনাদের দেখানো হইব দেখেন এখানে আপনারা গুগল অ্যাডস পিপিসি ক্যাম্পেইন এটা হচ্ছে একটা ডাইরেক্ট কিওয়ার্ড কথা বুঝতে পারছেন হাই রেলেভেন্ট লিডস লিড মানে হচ্ছে ইনফরমেশন ঠিক আছে তারপরে হচ্ছে কনভারশন এটা একটা কিওয়ার্ড ক্লিকস এইটা একটা কিওয়ার্ডস সেলসও একটা কিওয়ার্ডস দেখেন সে একটা লাইনের মধ্যে কয়টা কিওয়ার্ড ব্যবহার করছে এবং এখানে প্রত্যেকটার জন্য কি আছে আলাদা ট্রেগ আছে এ কথাগুলো আপনারা মনে রাখেন দেখবেন আমি টেকগুলো কিভাবে রিসার্চ করে দেখাই আচ্ছা তারপরে আসেন promote your business promote your business এখানে প্রমোট বিজনেস কিওয়ার্ড তারপরে হচ্ছে set up campaign set up campaign একটা কিওয়ার্ড ম্যানেজিং এক অপটিমাইজিং তো একটা কিওয়ার্ড আগে থেকেই আমরা জানি কথা বুঝতে পারছেন এই যে কিওয়ার্ডগুলা এই কিওয়ার্ডগুলা সে কি করতেছে এখানে প্রচুর পরিমাণ কিওয়ার্ড ইউজ করছে দেখেন সিপিসি আচ্ছা সিপিসিগুলো কিওয়ার্ড ধরলাম ধরলেও দেওয়া যাচ্ছে কিন্তু গুগল অ্যাডওয়ার্ডস এই যে গুগল অ্যাডওয়ার্ডস এটা একটা কিওয়ার্ড গুগল অ্যাডস ক্যাম্পেইন এটা ডাইরেক্ট একটা কিওয়ার্ডস কথাটা বুঝতে পারছেন তারপরে আসেন সেট আপে আসেন এখানে প্রত্যেকটা একটা করে কিওয়ার্ড বসাইছে এইগুলা কিন্তু কি করতেছে তার গিকটাকে র্যাঙ্কে নিয়ে আসছে আচ্ছা এখন আসি তার আপনার বেস বেসিকের উপরে বেসিকের উপরে দেখেন আপনারা দেখেন বেসিকে সে কী কী দিছে অ্যাডস অ্যাডস গ্রুপ আমরা ভিডিওতে দেখাইছিলাম আমি ক্লাসে দেখাইছিলাম কিভাবে অ্যাডস করতে হয় এবং গ্রুপ অ্যাড করতে হয় campaign set up keyword research keyword তার ক্যাম্পেইনের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হয় সেটা দেখাইছিলাম এবং নেগেটিভ কিওয়ার্ড এই বিষয়গুলো এখন প্রত্যেকটা সেক্টরে সে কী করেছে কিওয়ার্ড বসাইছে শুধু কিওয়ার্ড আচ্ছা আপনি যখন গিগ ক্রিয়েট করবেন তখন এই যে account set suggestion audience targeting suggestion এই বিষয়গুলো আপনারা এখান থেকে টিকমার্ক করে দিবেন শুধু এগুলো টিকমার্ক করে দিবেন স্ট্যান্ডার্ডেও সেম এইভাবে কিউআর দিবেন আচ্ছা এখন আসেন এই যে গুগল পিপিসি অ্যাডস ক্যাম্পেইন এই যে অপশনটা আছে এটা কি কোনো কিওয়ার্ড কি না অন্য কিছু আমরা একটু দেখি এখান থেকে সার্চ করি এই যে দেখেন এখানে আমরা সার্চ করি এই সার্চের মধ্যে থেকে গুগল অ্যাডস পিপিসি ক্যাম্পেইন এর মধ্যে থেকে দেখেন আছে কি না সার্ভিস কতটা সার্ভিস আছে বাইশ হাজার একশো সাতাত্তরটা সার্ভিস আছে আপনারা কি দেখতে পাচ্ছেন বিষয়টা এই যে দেখেন নিচের দিকে আছে বুঝতে পারছেন স্যার গিগ আছে কিন্তু মার্কেট ডিমান্ড নাই কাজের হ্যাঁ গিগ আছে গিগ আছে অনেক কিন্তু মার্কেট ডিমান্ড নাই কাজে ফার্স্ট পেজে যারা আছে তাদের কারোই 20টা 30টা বেশি কাজ নাই হুল লাইফে এই স্ট্র্যাটেজিগুলা বা ওই যে Google ads campaign Google ads PPC campaign এই কাজটা বা এই সেক্টরের সার্ভিসটা বেশি দিন হয়ে আসেনি তো বুঝতে পারছেন এগুলা বেশি দিন হয়নি আমি যখন ফার্স্টলি গিগ দিছিলাম তখন কত ছিল মেবি দুই হাজার না পঁচিশশো ছিল কিন্তু এখন গিগ বাড়তেছে কাজের পরিমাণও বাড়বে এখন একটু ফাইবারের কাজ স্লো হয়ে গেছে তার আপডেটের পর থেকে কথাটা বুঝতে পারছেন যখন থেকে আপডেট চলে আসছে তখন থেকে তার কাজ স্লো স্লো হয়ে গেছে কি জন্য স্লো হয়েছে এটা আসলে ঠিক বোঝা যাচ্ছে না ঠিক কি বায়াররা আসতেছে না নাকি তার মার্কেটিং স্ট্র্যাটেজির মধ্যে কোনো চেঞ্জ নিয়ে আসছে এটা এখন আমি আমি এর আদ্যপান্ত এখনও খুঁজে বের করতে পারিনি যতটুকু রিসার্চ করতেছি খুঁজে বার করা সম্ভব হয়নি এত কম পরিমাণ বাইরে আসতেছে কারণ এখন দেখেন মানুষ কেউই আপনার গ্রুপে কাজ পাইছি ফালাফালি কইরা যে পোস্ট দেয় সেই পোস্টগুলা আসতেছে না এর কারণটা আসলে ঠিক বোঝা যাচ্ছে না তবে হ্যাঁ কাজ বাড়বে একটা সময় কাজ বাড়বে বাড়তেই হবে ফাইবার সে এত মার্কেট প্লেসের এত খরচ করতেছে যদি তার কাজের পরিমাণ কমে যায় তাহলে তারই তো লস হবে সে নিজে বায়ার ধরে নিয়ে আসবে কথাটা বুঝতে পারছেন খারাপ সময় সবসময় আসে আচ্ছা এইভাবে আপনি কি করবেন কিউআর রিসার্চ কিউআর রিসার্চ কিভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দিব আচ্ছা এখন দেখেন যদি কিওয়ার্ড রিসার্চ নেই তাহলে কিওয়ার্ড রিসার্চ অবশ্য আলাদা একটা সেক্টরের কাজ সেটা গুগল অ্যাডস ক্যাম্পেইনের সাথে যদিও অ্যাডজাস্টেড বাট সেটার বেশিরভাগ ক্ষেত্রে e এসিওর e এসিওর ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে দেখেন কিওয়ার্ড রিসার্চের আছে ছয় হাজার ছয়শো একান্নটা গিগ ছয় হাজার ছয়শো একান্নটা গিগের মধ্যে দেখেন কাজ আছে এখানে ভালো কাজ আছে কিওয়ার্ড রিসার্চের প্রচুর কাজ আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকেরই কাজ আছে ওকে আপনি এই গুগলের আমরা একটা গিগ নেই তো এখান থেকে এই গিগটা নিলাম আচ্ছা দেখেন কিউআর রিসার্চের গিগ আলাদা এখানে কিউআর রিসার্চের যদি গিগ দেন তাহলে আপনি কি দিতে হবে আপনাকে অবশ্যই দিতে হবে এই অপশনটা খেয়াল করে রাখেন কিওয়ার্ড রিসার্চ হচ্ছে ডিজিটাল মার্কেটিং এই অপশনটাও ঠিক আছে সার্চ ইঞ্জিন মার্কেটিং এই অপশনটাও ঠিক আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা সার্চ ইঞ্জিন মার্কেটিং না ঠিক আছে এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা e এসিও সেক্টরের কাজ তারপরে হচ্ছে কিওয়ার্ড যাক তারপরে এটা একটা আলাদা কি এটা একটা কিওয়ার্ড কিন্তু কিওয়ার্ডটা কি আমরা কিওয়ার্ডটাকে কিভাবে শিখছি আমরা কিওয়ার্ডটাকে শিখছি আমাদের জন্য কিওয়ার্ড খুঁজে বের করা কথা বুঝতে পারছেন এখন দেখেন আমরা যখন একটা সেক্টরে ঢুকব আমরা দেখব উপরে আমাদের কোন একটা কিওয়ার্ড কি করে সাজেস্ট করে এখানে সাজেস্ট করছে না ও এই অপশনটা উঠেই নিছে আচ্ছা দেখবেন এই যে এখানে আমরা এই যে গুগল সার্চের ক্যাম্পেন এটা লিখব দেখেন গুগলে গুগল লেখার সাথে সাথে আমাকে কয়েকটা কিওয়ার্ড এখান থেকে আমাকে সাজেস্ট করতেছে এই কিওয়ার্ডগুলো থেকে আমি আমার রিলেটেড কিওয়ার্ডগুলো আমরা খুঁজে বের করব। তারপরে কিওয়ার্ড প্ল্যানার থেকে আমরা কিওয়ার্ডগুলো খুঁজে নিব তারপরে রিসার্চ করে আমরা একটা গিক ক্রিয়েট করতে ডেসক্রিপশন যাব ডেসক্রিপশনে চেষ্টা করব আমরা যত বেশি পারি কিওয়ার্ড সেট করা আচ্ছা এখন আমরা কি দিব সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের যখন আমরা গিগ ক্রিয়েট করব তখন আমরা সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা তিনটা অপশন দিব একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং দিব দুই নম্বর হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং বা এসিএম e দিব তিন নম্বর হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং ম্যানেজমেন্ট এই তিনটা অপশনকে আমরা কি দিব এখান থেকে আমরা সিলেক্ট করে দিব যখন আমরা ক্যাটাগরি সিলেক্ট করব অর্থাৎ আমরা যখন আমাদের টাইটেলটা লিখব এই টাইটেলটা সরি এই টাইটেলটা যখন আমরা লিখব এই যে টাইটেলটা আমরা যখন লিখব টাইটেলটা লিখার পরে আমাদেরকে বলবো ক্যাটাগরি সেট করার জন্য ওই ক্যাটাগরি সেট করার জন্য এই তিনটা অপশন আমাদের বসাইয়া দিতে হইব কথা বুঝতে পারছেন গুগলের হিউজ পরিমাণ কাজ আছে এবং একটা কাজও যদি আপনি পান সেই কাজটা ছোটো পাবেন না বড় পাইবেন ওকে আচ্ছা তাহলে গুগলের গিগ কীভাবে ক্রিয়েট করতে হবে তার উপরে আমি মোটামুটি একটা বিষয় বলেই দিচ্ছি এবং আপনি যখন একটা ব্যানার ক্রিয়েট করবেন তখন ব্যানার ক্রিয়েট করার জন্য কিওয়ার্ড এখান থেকে ওইগুলাই দিতে পারেন সমস্যা নাই ওইগুলোও দিতে পারেন অথবা আপনি আরও কিছু গিগ রিসার্চ করেও দিতে পারেন কিভাবে একটা ব্যানারের লেখা দিবেন তবে যত কম দেওয়া যায় কারণ ব্যানারের মধ্যে বেশি লেখাগুলো আপনার একটু ঝামেলা করে কম লেখা দিলেও ভালো হয় ঠিক আছে আপনি জাস্ট যদি দিয়ে দেন এই যে উনি দিয়েছেন গুগল অ্যাডস এভাবেও দিতে পারেন সমস্যা কি এখন দেন গুগল অ্যাডস এই গুগল অ্যাডস ক্যাম্পেইন আর গুগল সার্চ অ্যাডস ক্যাম্পেইন একই ক্যাটাগরির বুঝতে পারছেন অ্যান্ড গুগল অ্যাডস ক্যাম্পেইনের দেখেন গিগে প্রচুর পরিমাণে কাজ আছে দেখতে পাচ্ছেন আপনার তো একটা গুগল সার্চ অ্যাডস ক্যাম্পেইনের গিগের মধ্যে আপনি গুগল অ্যাডস ক্যাম্পেইনও দিবেন দেখেন এখানে প্রচুর কাজ আছে এবং কাজগুলা খুবই বড় বড় আকারে কথা বুঝতে পারছেন আপনারা যখন ওই গুগল অ্যাডস ক্যাম্পেইন এবং ইউটিউব অ্যাডস ক্যাম্পেইনের দুইটা গিগ দিয়ে দিবেন গুগল সার্চ অ্যাডস ক্যাম্পেইনের একটা ইউটিউব অ্যাডস ক্যাম্পেইনের একটা দুইটা YouTube ads and discovery ads দুটোটা একসাথে দিবেন একসাথে দিবেন তখন আমি আপনাদের পরবর্তী ক্লাসগুলো শুরু করতে চাই কথা বুঝতে পারছেন এখানে আপনারা গিগ দেন গিগ না দিলে আপনারা কাজ পাবেন না তো আপনারা যারা গুগলের কাজ মোটামুটি প্র্যাকটিস করছেন তারা গুগলের জন্য গিগ দেন গিগ না দিলে আপনার কাজের আগ্রহ আসবে না কথা বুঝতে পারছেন এবং আপনি তো কাজ পাওয়ারও আশা করতে পারেন না তারপরে আপনাকে আমি মার্কেটিং করাইবো কিভাবে আপনি বাইরে থেকে কাজ পাবেন কাজ নিয়ে আসবেন সে বিষয়গুলো তো আপনাদের আলাদা করে দেখিয়ে দিব এখন তো আপনি আগে এই রিলেটেড গিগ তৈরি করতে হইব বিষয়গুলো বুঝতে পারছেন জি স্যার বুঝতে পারছি এখন আসেন ইউটিউবার্স ক্যাম্পেইন ওকে ইউটিউব ক্যাম্পেইনের ইউটিউব অ্যাডস ক্যাম্পেইনে কিন্তু প্রচুর পরিমাণে কাজ কথা বুঝতে পারছেন ভালো কাজ ইউটিউব ক্যাম্পেইনে ইউটিউব অ্যাডস ক্যাম্পেইনে গিগ সতেরো হাজার নয়শো পঁচাশি দেখবেন আপনি কয় নাম্বার পেজ পর্যন্ত যাইবেন কাজ পাইবেন যেভাবে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের কাজ আসে সেইভাবে ইউটিউব ক্যাম্পেইনের কাজ আসে আর ইদানিং হয়েছে কি জানেননি গত সপ্তাহে একটা ঘটনা করছে কি আমার স্যারেরও ফাইবার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছে লেভেল টু সেলার উনি স্যার বায়ার রিকোয়েস্ট আসে না স্যার এখন আচ্ছা বায়ার রিকোয়েস্ট আসবে না এটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের খুবই বাজে অবস্থা যাচ্ছে প্রত্যেকেরই অবস্থা খারাপ যাচ্ছে আসলেই তো কাজ নাই কি আগের লেভেল টু সবাইকে কি খাইয়া ফেলছে নাকি সেলার ডিটেলসে যাই তো দেখি লেভেল টু সেলারদের অবস্থা কি কে টাইপ করতেছেন নাকি হ্যাঁ এই যে দেখেন ওনার দুইশো পাঁচটা কাজ আছে এনে দুইশো পাঁচটা কাজ করছে মানে প্রচুর ডলার ইনকাম করছে কারণ এখানে আপনি তো কাজ দ পাঁচটা সাতটা করে পাইবেন না মাসে একটা দুইটা করে কাজ পাইবেন এই মাসে একটা দুইটা কাজ পাইলে তো আপনি বড় আকারে কাজ পাইবেন এটা হচ্ছে বিষয় আর প্রচুর মানুষের ওই আমার যে স্যার উনি বললাম না উনি শুধু ইউটিউবের আর গুগল সার্চেস ক্যাম্পেনের কাজ করে এই লেভেল টু সেলার হয়েছে কিন্তু গত সপ্তাহে ওনার অ্যাকাউন্টটা চলে গেছে তো এরকম যাবে আচ্ছা তো যাক আমরা গুগল অ্যাডস ক্যাম্পেইনের কীভাবে গিগ ক্রিয়েট করব সেটা সম্পর্কে একটু আলোচনা করি তো এখানে থেকে আবার আমরা Google ads okay YouTube ads ক্যাম্পেইনের জন্য আপনি কি করবেন সুন্দর করে প্রথমে একটা ব্যানার বানাইবেন ব্যানারটা আপনার লোকিং যেন হয় হজবরল না হয় একটু দেখতে সুন্দর হয় বিষয়টা বুঝতে পারছেন এই এমনভাবে বানাইবেন যাতে দেখতে চুকের মধ্যে পড়ে এই যে এখানে একটা ব্যানারই চুকের মধ্যে পড়তেছে না আপনার একটা ব্যানার বানাইবেন যে ব্যানার এই ব্যানারটা চুকের মধ্যে পড়ছে এই ব্যানারটা চুকের মধ্যে পড়লেও কিন্তু এই ব্যানারের মধ্যে সমস্যা হয়েছে কি জানেন উনি আমূল বিষয়টা এখানে উপস্থাপন করে নাই এখানে দেখেন আমি একটা বিষয় আপনাদের যদি দেখাই সুন্দর ভাইরা কীভাবে আপনি একটা ব্যানার বানাইবেন আমি একটু যদি আপনাদের এখানে দেখাইয়া দিই তাহলে আপনারা বুঝতে পারবেন আচ্ছা এখান থেকে যে বিষয়গুলো আপনারা করবেন কি আপনারা ক্যাটাগরি দেখবেন এইখান এই ভদ্রলোককে আমি অন করি তাহলে বুঝতে পারবেন আপনারা কিভাবে ক্যাটাগরি অন করবেন এই বিষয়টা আপনারা দেখতে পারবেন ক্যাটাগরি এখানে অন করার পরে প্রথমে একটা টাইটেল মেক করবেন সুন্দর করে টাইটেল মেক করার জন্য আপনি কিভাবে টাইটেল মেক করবেন I will set up a YouTube video ads campaign in your Google AdWords এটুকু না দিয়ে আরও সুন্দর করে দেয়া যায় আরও সুন্দর করে দেয়া যায় কি I will set up a YouTube video ads campaign, uh, discovery ads campaign, YouTube, YouTube video, video ads, discovery ads, uh, PPC, uh, sorry, skippable and non-skippable ads by Google AdWords. এতটুকু দেওয়া যায় এতটুকুই আমার মনে হয় এইটি ক্যারেক্টারের মধ্যে সহ্য হবে আশা করা যায় ক্যাটাগরি দিবেন কি ক্যাটাগরি দিবেন এই যে দেখেন ক্যাটাগরি দিবেন আপনারা খেয়াল রাখবেন ভালো করে ক্যাটাগরি দিবেন digital marketing social media advertising ad set ups and management অনেকেই বলে কি জানেন অনেকেই বলে যে ইউটিউব অ্যাডস ক্যাম্পেইনেরটা হচ্ছে গুগল অ্যাডস ক্যাম্পেইনের একটা অপশন আসলে না এটা হচ্ছে এই এটার সেক্টরটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিংয়ের সেক্টর বুঝতে পারছেন সো আপনি দিবেন কি social media advertising ad set up and manage এটা দিয়ে দিবেন তারপরে ডেসক্রিপশন তো আপনারা বুঝতেছেন ট্রেক কিভাবে দিবেন আচ্ছা আপনারা কি কি ট্রেক দিবেন সেখান থেকে আপনারা কিছু রিসার্চ করবেন আমিও আপনাদের তারপরে সাজেস্ট করতেছি ট্রেক দিবেন YouTube ads campaign Google ads YouTube এই যে এগুলো দেওয়াই আছে YouTube video ads Google ads YouTube ads campaign ইউ Google ads campaign YouTube ads এগুলাই মানে পাশাপাশি আরও একটা দুইটা আপনি রিসার্চ করে বসাইবেন কিন্তু আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন কিওয়ার্ড প্ল্যানার থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে কিওয়ার্ড রিসার্চ করবেন কিওয়ার্ড রিসার্চ করে আপনি একটা ডেসক্রিপশন লিখবেন আপনি কারো ডেসক্রিপশন কপি করবেন না আপনি কি করতে পারেন তাদের ডেসক্রিপশনটা আপনি দেখতে পারেন এখান থেকে আপনি ডেসক্রিপশন দেখে একটা আইডিয়া নিতে পারেন এই যে ভদ্রলুক কীভাবে দিছে এটা আইডিয়া নিতে পারেন ইউটিউব অ্যাডস ক্যাম্পেইন এটা একটা বসাইছে তারপরে Google ads Google ads words AdWords উনি বসাইছে তারপরে হচ্ছে এগুলো উনি দিছে এগুলো আপনি দেখতে পারেন এবং এই সে কীভাবে কিওয়ার্ডগুলোকে এখানে বসাইছে এই বিষয়গুলো আপনি এখান থেকে ধারণা নিতে পারেন কিন্তু আপনি নিজেও কিছু কিওয়ার্ড প্ল্যানার থেকে কিওয়ার্ড কি করবেন রিসার্চ করবেন তারপরে একটা ডেসক্রিপশন লিখবেন সময় নেবেন দরকার পড়ে একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ সময় নেবেন আপনি বেসিক দিবেন কত ডলার টোয়েন্টি উনি দিছে একশো ডলার আপনি বেসিক দিবেন পঞ্চাশ ডলার এবং বেসিক পঞ্চাশ ডলার দিয়ে বলবেন আপনি টোয়েন্টি পারসেন্ট আপনি কি করবেন ইউটিউবের সব কিছু আপনি মেনটেন করবেন টোয়েন্টি পারসেন্ট মানে হচ্ছে দু এক হাজার সাবস্ক্রাইবারের মধ্যে আপনি টোয়েন্টি পার্সেন্ট মানে দুইশো সাবস্ক্রাইবার দিবেন তারপরে চার হাজার ওয়াশ টাইমের মধ্যে আপনি টোয়েন্টি পার্সেন্ট মানে হচ্ছে আপনি এক হাজার দিবেন তারপরে হচ্ছে আপনি ভিউ এক হাজার ভিউয়ের মধ্যে আপনি দিবেন দুইশো ভিউ এটা হচ্ছে আপনার টোয়েন্টি পার্সেন্ট মনে করেন আমি বলছি তারপরে আপনার এই যে শিডিউলগুলো দেওয়ার সময় দুইটা বা তিনটা দিবেন এখানে বেশ কিছু শিডিউল থাকে স্ট্যান্ডার্ডে আসলে আপনি এখানে দিচ্ছে সে দিচ্ছে দুইশো ডলার আপনি দিবেন স্ট্যান্ডার্ডে আসলে দিবেন একশো ডলার স্ট্যান্ডার্ডে আসলে আপনি দিবেন একশো ডলার এবং বলবেন ফিফটি পার্সেন্ট রিকোয়ারমেন্ট কমপ্লিট করবে উনি আবার সেইবার টোয়েন্টি পার্সেন্ট উনি বলছে আপনি বলবেন ফিফটি পার্সেন্ট তারপরে হচ্ছে প্রিমিয়ামে আসলে আপনি দিবেন উনি দিছে ছয়শো পঁচানব্বই ডলার্স আপনি দিবেন দুইশো ডলার বেশি দিবেন না কারণ আপনি নতুন উনি কোন দেশের মানুষ উনি পাকিস্তানের মানুষ জানুয়ারি দুই হাজার আঠারোতে ওপেন করছে তো যাই হোক আপনি দিবেন দুইশো ডলার তারপরে এখানে যে কয়টা সেক্টর আছে উনি দুইটা সেক্টর আছে বেশ কিছু সেক্টর আছে social media ads ads group আরও অনেক কিছু আছে এগুলো আপনারা সেট আপ করে দিয়ে দিবেন কথা বুঝতে পারছেন আচ্ছা এখন আসেন আমরা কিভাবে একটা থামনেল রেডি করতে পারি সেটা আমরা দেখি কাস্টম সাইজে গেলাম আমরা আচ্ছা এখন ফাইবারের গিগের জন্য আমাদের সাইজ কত আমরা একটু রিসার্চ করি গিগ ইমেজ সাইজ দুই হাজার বারো বারোশো আশি ছয় সাতশো উনসত্তর বারোশো আশি সাতশো উনসত্তর বারোশো আশি সাতশো উনসত্তর অবস্থা আপনাদের কেমন মনে হচ্ছে কি বাদন ভাই কি গুগলের গিক দিবেন না স্যার আচ্ছা বুঝতে পারছি মামুন ভাই কেন ইউটিউব অ্যাডস ক্যাম্পেইন হ্যাঁ দিতে পারি আচ্ছা মামুন ভাই গিগ কয়টা টোটাল স্যার আমি কোর্স করতেছি তো গিগ দিব স্যার যে কোনো একটা গিগ দিবেন সোশ্যাল মিডিয়ার দিলে সোশ্যাল মিডিয়ার দিবেন ক্যাম্পেইন দিলে ক্যাম্পেইন দিবেন আর যদি আপনি জি স্যার আপনি যদি এসইওর দেন তাহলে এসইওর বেশি করে এসইওর ব্যাকলিংকের জন্য দিবেন এসইওর কিওয়ার্ডের জন্য দিবেন এসইও টপ র্যাঙ্কিং এর জন্য দিবেন ঠিক আছে তবে এসইওর একটা গিগ করে না স্যার ডেস্কের জন্য গিগ দিতে হলে আপনার প্রচুর টুলস কিনতে হবে তো আপনার কি কিনা আছে জি স্যার বাদন বলতেছি গিগ দিতে হলে বিভিন্ন টুলস কিনতে হবে স্যার বুঝি নাই স্যার কি কিনা আছে আপনার জি স্যার আমার আমি যেখান থেকে শিখতেছি ওইখান থেকে একটা ইয়ে আছে ওটা হচ্ছে এসইও টুল বিডি ওদের কাছ থেকে যখন আমি ইয়া ক্লায়েন্টের জন্য রিসার্চ করব ওদের কাছ থেকে আমি চারশো পাঁচশো টাকা দিয়ে এইচ রেপস এগুলার অ্যাক্সেস নিতে পারবো এক মাসের জন্য আচ্ছা আচ্ছা আচ্ছা আর এছাড়াও আমি অনেকগুলো পেড ইয়া ফ্রি কিওয়ার্ড জেনারেটরও জানি যেগুলো দিয়ে আমি ক্লায়েন্টকে বেসিক ভাবে একটা চেক লিস্ট বা হচ্ছে একটা তার ইয়া কিওয়ার্ডসের এর শীট দিতে পারবো স্যার আমার একটু দুই মিনিট সময় দেন না স্যার আমি একটু শেয়ার করি স্ক্রিনটা একটু আমার গিকগুলো দেখেন না আচ্ছা আগে আমার ক্লাসের যে শেষ করে নেই বুঝতে পারছেন আচ্ছা এখন দেখি আচ্ছা, মামুন ভাই কি অবস্থা আপনার সবকিছু কি ঠিক হইছে জি স্যার এখন সেটআপ করতেছি নতুন করে আবার সবকিছু আপনার ফাইবার কি ঠিকই আছে নাকি মারা গেছে না স্যার ফাইবার ঠিক আছে স্যার ফাইবার ঠিক আছে আমাদের মামুন ভাই টুইটার চলে গেছে আবার আমাদের মামুন ভাইয়ের উপরে শকুনের চুপ পড়ে গেছিল মামুন ভাই আসলে খুবই আপসেট উনি মোটামুটি সাকসেসের হাত হাতছানি দেখছিল অর্ডারও অলরেডি পেয়ে গেছিল এবং কিছু বায়ারের সাথে ওনার কন্ট্যাক্ট হওয়া শুরু হয়ে গেছিলো রেসপন্স পাওয়া শুরু হয়ে গেছিলো বাট হঠাৎ ওনার ফেসবুক অ্যাকাউন্ট চলে যায় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চলে যায় টুইটার অ্যাকাউন্ট চলে যায় সব চলে গেছে হ্যাঁ। আবার শুরু করতে জিরো শুরু করতে আপনি জানেন ওই বিল গেটস কয়বারে গিয়ে সাকসেস হয়েছে বিল গেটস কতটুকু স্ট্রাগল করছে আপনি কি জানেন এক একজন যারা সাকসেস হয়েছে ভাই মনে করেন কেপসির মালিক সেই কেপসির মালিক কতটা বিজনেস করে মার খাইছে শেষে কেপসি করে সে লাভবান হয়েছে তো এই জন্য মন থেকে হারতে নাই সে 65 বছর বয়সে কে সুলতান মাহমুদ নাকি স্যার 17 বার গিয়া স্যার ভারত আক্রমণ করে বিজয় স্যার হ্যাঁ, তো এই জন্য মন থেকে হারতে নাই আপনি যদি হাইরে যান আপনার এখনো এজ কত ভাই এই যে যদি এত তাড়াতাড়ি হাইরে যান তাইলে চলবো আপনার এক বছর সময় ছয় মাস সময় যদি চলেই যায় এর পিছনে তাই আপনার তো কোনো ক্ষতি নাই আপনি খেলাধুলা দেখা আপনি কি বললেন ফাইবারে একটা সমস্যা দাঁড়াইছে ফাইবারে আপনার এই ক্লিকগুলি স্যার সই লাগেছে আবার যে অর্ডারের যে একটা দেখাইতো এটা স্যার সই লাগেছে ফাইবারে গিগ চলে গেছে না স্যার যে ক্লিক এগুলি ক্লিক এবং যা অর্ডার কমপ্লিট করছিলাম স্যার এগুলি স্যার চলে গেছে স্যার ও আচ্ছা আপনার হ্যাঁ, যদি কেমন হইল আপনার যদি এটা দেখাইবো যদি আপনার 15 দিনের বেশি টাইম হয়ে যায় তাহলে এটা আপনার সেফ জুনে চলে যায় এটা এখন আর ঝামেলা নাই বুঝতে পারছেন আপনাকে 15 দিন পর্যন্ত শো করব তারপরে এটা আপনার সেফ জুনে চলে যাব আপনার প্রোফাইলে এত বায়ার তো আপনাকে রিভিউ দেনি এটা হচ্ছে আপনার জন্য ব্যাড লাক তো বায়ার রিভিউ দিলে রিভিউটা কন্টিনিউয়াসলি দেখাইতো কিন্তু অর্ডার কমপ্লিশন আপনাকে পনেরো দিন পর্যন্ত দেখাইব এক মাস পর্যন্ত দেখাইব অর্থাৎ আপনি যদি আবার ফিল্টারিং করেন এক থেকে দুই মাসের জায়গায় ফিল্টারিং করেন তাইলে আপনি দেখতে পারবেন বুঝতে পারছেন আচ্ছা ওকে কি একটা বাজে সমস্যার মাঝে মধ্যে পড়ি কখনো কখনো নেটওয়ার্ক খুবই ফাস্ট থাকে কখনো কখনো নেটওয়ার্কের কারে চলে যায় আচ্ছা আসেন এখান থেকে আমরা একটা দেখার মতো একটা লুকিং অ্যাট্রাক্টেড অ্যাট্রাকটিভ একটা আমরা তামনাইন নেই যেটা দেখতে খুবই অ্যাট্রাকটিভ হয় ভালো হয় এরকম আমি বানাচ্ছি নিজের জন্য আপনাদের জন্য না আমি আমার আমার জন্যই বানাচ্ছি মনে করেন এরকম একটা আমি চুজ করি যেটাতে আপনি এই ইমেজটাই আমি চুজ করলাম এখান থেকে এই ইমেজটাই আমি নিতে চাচ্ছি আচ্ছা এখানে আমি লিখব কি লিখব ডিজিটাল মার্কেটিং দেওয়া তো এই ডিজিটাল মার্কেটিং না দিয়ে আমরা দিব কি ইউটিউব অ্যাডস ক্যাম্পেইন ওকে এগুলো আমরা সব উঠাইলে তার প্রয়োজনই নাই ইউটিউব এডস ক্যাম্পেইন দিলাম আচ্ছা এখান থেকে আমরা দেই আরেকটা নেই এখান থেকে এখান থেকে দেই skippable ads non skippable ads আচ্ছা sorry skippable ads non skippable ads non স্কিপেবলে হাইফেন আছে সরি হ্যাঁ ডাবল পি দেওয়া লাগে আচ্ছা নন স্কিপেবল অ্যাডস তারপরে হচ্ছে ডিসকভারি অ্যাডস ডিসকভারি অ্যাডস তারপরে দেন বাম্পার এডস এগুলা দিলেন দিলাম দেখেন আপনারা কি কি লিখবেন এই বিষয়গুলো আমি দেখাচ্ছি তারপরে লিখবেন কি এখন আপনি কি কি করবেন এক নম্বরে দিবেন কিওয়ার্ড রিসার্চ দুই নম্বরে দিবেন অ্যাডস গ্রুপ তিন নাম্বার দিবেন টার্গেটেড লোকেশন সাইন নাম্বার দিবেন রিমার্কেট রিটার্গেটিং ও রিটার্গেটিং ক্যাম্পেইনটা দেখাই নেই আপনাদের তাই না আচ্ছা দেখাই দেবো সমস্যা নাই ওকে এগুলা দিলেন তারপরে তো এগুলার সাথে আপনারা লাস্টে তো গিয়ে আপনারা কি কি সার্ভিস দিবেন সেগুলা তো অবশ্যই আপনারা অ্যাড করে দিবেন এই জায়গাগুলো দেওয়ার পিছনের কারণ হচ্ছে এগুলো আপনার কি কি সে পাবে প্রাথমিক একটা ধারণা কথা বুঝতে পারছেন এখন এইটা আমার ব্যানার মনে করেন আমার এই ব্যানারটা কিন্তু আসলে ব্যানার হয়নি কারণ আমার ব্যাকগ্রাউন্ডটা কি নাই একদম সুন্দর নয় এখান থেকে একটা টেমপ্লেট নিয়ে আমি ব্যানারটা দিতে পারি কিনা দেখি কারণ ব্যানার পাচ্ছি না আচ্ছা যাই হোক আপনারা এইভাবে এই লেখাগুলো দেওয়ার চেষ্টা করুন keyword research ads group targeted location retargeting তারপরে তো দিলেনি এখন দেখেন আপনার এই গ্রুপের মধ্যে আপনি কিওয়ার্ড দেওয়ার সময় কি দিবেন skippable ads non skippable ads discovery ads এই তিনটা টেক কিন্তু আপনার মূল আপনি কি কি টেক দিবেন আপনার প্রোফাইলে skippable ads non skippable ads discovery ads YouTube ads campaign ঠিক আছে আর দিবেন YouTube YouTube video ads campaign এক কয়টা ট্যাগ দিলেন এক দুই তিন চার আর আরেকটা লেখি না YouTube video ads campaign okay আপনি এখানে নিচে মার্ক করে দিতে পারেন সমস্যা কি এখানে লেখা দেন ইউটিউব ভিডিও অ্যাডস ক্যাম্পেইন দিলেন এটা আপনারা লুকিং করবেন কারণ সময় নিয়ে কাজ করবেন প্রয়োজনে একজন বিভিন্ন এখান থেকে বিভিন্ন গিগের আপনারা ইমেজ দেখবেন সমস্যা নাই দেখে আপনারা একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড ঠিক করবেন সব কিছু ঠিক করবেন ঠিক করে ওই লেখাগুলো দিয়ে দিবেন ঠিক আছে কিন্তু আপনি যখন দিবেন তখন ডেসক্রিপশন লিখবেন এই টাইটেল কিভাবে লিখবেন টাইটেল লিখবেন I will set up YouTube video ads campaign discovery ads campaign skippable non skippable ads campaign আমি আরেকটু ভালো করে দেখাই আপনাদের কিভাবে লিখবেন যেমন এখানে এই নোটপ্যাডে লিখবেন I will set up YouTube ads discovery ads তারপরে দিবেন skippable and non skippable ad campaign by Google AdWords AdWords এতটুকু জায়গা হইলে এতটুকু দিবেন অথবা AdWordsটা কাইটা দিবেন এই হচ্ছে মনে করেন আপনার কি এটা হচ্ছে আপনার title set up YouTube ads video ads discovery ads skippable non skippable ads campaign by Google ads দেখেন বেশ কিছু কিওয়ার্ড এখানে বসাইয়ে একটা টাইটেল মেক করছি আমি এই যে ইউটিউব অ্যাডস একটা টাইটেল ডিসকভারি অ্যাডস একটা টাইটেল স্কিপেবল অ্যাডস একটা টাইটেল নন স্কিপেবল অ্যাডস একটা টাইটেল তারপরে হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন একটা টাইটেল গুগল অ্যাডওয়ার্ডস একটা টাইটেল মানে একটা ট্যাগ সবগুলোই একটা করে ট্যাগ এগুলা কথা বুঝতে পারছেন এনে যতগুলো দেখাইছি প্রত্যেকগুলোই একটা করে ট্যাগ এই ট্যাগগুলা যেভাবে আপনি বসাইবেন ওইভাবেই আপনি ট্যাগগুলা গুগল অ্যাডওয়ার্ডস খুবই স্ট্রং একটা ট্যাগস অ্যাডস ক্যাম্পেইন আরও স্ট্রং একটা tag skippable ads non skippable ads এগুলো স্ট্রং অ্যাড কিওয়ার্ড তারপর ইউটিউবে অ্যাডস এটা স্ট্রং একটা কিওয়ার্ড বুঝতে পারছেন সো দ্যাট আপনারা এদিকে খেয়াল রাখবেন এবং আপনারা ওইভাবেই মেক করে এই লেখাগুলো দিয়ে একটা গিগ ইমেজ ক্রিয়েট করবেন ক্রিয়েট করে সেই গিগ ইমেজটা এসিও করবেন এসিও কইরা তারপরে এটা সেট করবেন ঠিক আছে গিগের উপরে কী কী দিবেন আপনার সেট আপ কী কী দিবেন digital marketing social media advertising ad set up and management ঠিক আছে এই পর্যন্ত এখন কি আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে হুম কারো কোনো প্রশ্ন আছে না স্যার ওকে তারপরেও যদি কেউ বলেন যে আমি গিগ সেট করতে পারতেছি না বা দিতে পারতেছি না তাহলে আপনারা ডেসক্রিপশন ইমেজ টেক টাইটেলস তারপরে হচ্ছে আপনার প্যাকেজ ডেসক্রিপশন প্যাকেজের আপনার প্যাকেজের প্রাইস সব কিছু সেট কইরা রেডি কইরা আমাকে বললেন আমি সরাসরি গুগল মিটে আইসা অথবা আপনার অ্যানিডেক্সের মাধ্যমে আপনার ফাইবারে ডুইকে আমি এখান থেকে রেডি করে দিব ঠিক আছে সামনের ক্লাস আমরা করব দেখি হয়তো বা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে ফেসবুক ম্যানেজারে চলে যাব অথবা বিংয়ে চলে যাব ঠিক আছে এখন ফারুক ভাই কি দেখে সরি আবদুল্লা ভাই কি দেখাইতে চাচ্ছিলেন একটু দেখান তো